প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে আশা করি সবাই খুবই ভালো আছেন আর আজকে আমরা সাতশি করে একটা ম্যাসিভ একটা অপরচুনিটি এবং ম্যাসিভ গুড নিউজ নিয়ে আলোচনা করব যারা সাধুশিকর মাইনিং করছেন তারা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন একটা ভালো সংবাদের জন্য আমরা সেই ভালো সংবাদটা খুব দ্রুত সময়ের মধ্যে পেতে যাচ্ছি এটার কিন্তু আর একদম নকিং আর ডোর আর যারা সাধুশিকর মাইনিং করেননি তারা দ্রুত সময়ের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন কারণ হচ্ছে এটা থেকে আপনাদের কিন্তু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে এখনও যেহেতু আপনার ফ্রি মাইনিংটা অফ হয়ে গেলেও কিন্তু সামনে কিন্তু আপনার টেস্টনেট এয়ারড্রপ ফেজটা শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে তারা কিন্তু এয়ারড্রপ চালু করবে তখন কিন্তু আপনি এখান থেকে একটা বড় একটা আর্নিংয়ের সুযোগ তৈরি করতে পারবেন আর সাধুশিকর কি ক্রিপ্টো হিস্ট্রিতে একটা মেগা প্রজেক্ট হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি আমরা চলে যাচ্ছি সাতশিক্ষর এর অ্যাপে চলে যাচ্ছি তো অ্যাপে চলে যাওয়ার পর আপনি যখন আমার এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তখন হয়তো আপনি একটু অবাক হয়ে যাবেন যে আমার ইন্টারফেসটা তো এরকম না তাহলে এটা এমন কেন হইলো আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে জানাবো এবং এই অ্যাপটা এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে কিন্তু আপনার আপডেট ভার্সনটা আপলোড হয়নি সো আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন সে সংক্রান্ত বিষয়গুলো আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দেবো তার আগে আমি এখানকার যে নতুন আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো নিয়ে কথা বলতে চাই after complete this phrase I will show you have to download the latest version app okay তো দেখতে পাচ্ছেন যে আমরা আগে যখন আমরা অ্যাপটা ইনস্টল করে আমরা যখন ওপেন করতাম তখন আমাদের ইন্টারফেসটা কিন্তু একটু অন্যরকম ছিল তো এখন এখানে যেহেতু একটা আলাদা একটা ইন্টারফেস এসছে সো আমি ইন্টারফেসের প্রত্যেকটা ইভেন্ট আপনাদেরকে ডিটেলস আমি জানিয়ে দেবো এই জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা আছে ফ্রি এয়ারড্রপ আমরা কিন্তু তাদের পূর্ববর্তী অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনেছিলাম যে তাদের উনিশ তারিখ থেকে তাদের আপডেট ভার্সন অ্যাপটা কিন্তু মার্কেটে প্লে স্টোর এবং তাদের ওয়েবসাইটে কিন্তু আসবে আসার পর তারা পরবর্তীতে সাত দিনের জন্য একটা টেস্ট নেট চালু করবে যেটা আপনার টেস্ট সম্পূর্ণ টেস্ট তো এটাতে যদি কেউ পার্টিসিপেট না করতে চান কোনো সমস্যা নেই বাট পার্টিসিপেট করলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন যারা মাইন্ড করছেন তারা সঠিক প্রসিডিউরটা সঠিক মতো দেখে দেন হচ্ছে আপনি অ্যাপটা আপডেট করে দেন আপনি এখান থেকে অ্যাটেন্ড করবেন যে প্রসেসটা আমি আপনাকে দেখাবো সেভাবে আপনি আপনি অ্যাটেন্ড করবেন আর হচ্ছে এখান থেকে কোনো প্রকার মিস্টেক করা যাবে না কারণ মিস্টেক করলে আপনার অ্যাকাউন্টটা সমস্যা তৈরি হতে পারে সুতরাং জেনে তারপর করবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে এয়ারড্রপ চালু হয়ে গিয়েছে সো এয়ারড্রপে তারা মূলত কী কী আপডেট করেছে আমি সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আর আমাদের পূর্ববর্তী যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আনচেঞ্জড রয়েছে সেগুলো সবই আছে তো যে পরিবর্তনটা এসেছে আমি সে বিষয়টা নিয়ে একটু কথা বলি দেখতে পাচ্ছেন যে আগে যে আমাদের আমরা এই যে কয়েন টোকেনের দাম দেখতে পাইতাম মার্কেট ডেডিভিশন কয়েন অপশনাল সো এগুলো সব কিছুই রয়েছে আমাদের মি অপশানে আগে যা ছিল তাই রয়েছে সো আমাদের টিমে যে জিনিসটা ছিল সেটা একটু পরিবর্তন হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেভেল ওয়ান লেভেল টুতে যে রেফারেল যারা ছিল রেফারার যারা ছিল অর্থাৎ আমাদের টিমমেট যারা ছিল মাইনার যারা ছিল তারাও সব কিছু ঠিক রয়েছে জাস্ট পরিবর্তন পরিবর্তনটা এসেছে যেখানে আমি সে বিষয়টা নিয়ে কথা বলবো তো এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে মূলত এয়ারড্রপ এবং হচ্ছে প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট রয়েছে একটা এয়ারড্রপ রয়েছে তো মূলত এই দুইটা এই দুইটাই আপডেটই আমাদের ভালো করে বোঝার ব্যাপার আমি আপনাদেরকে সেটা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা তাদের পূর্ববর্তী অ্যানাউন্সমেন্টটা যে ছিল অ্যানাউন্সমেন্টটা একটু দেখে আসতে চাই তাদের অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদেরকে একটু পরে শোনাবো দেন হচ্ছে আমরা এটা পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রমটা চালু করব দেখতে পাচ্ছেন যে এখানে দ্য সাদেশিয়া will launch a brand new version which will aim to be the world top free ado platform and will launch with three test project for all user to experience and try out this test project will function as the system trial finish as well as a pressure test we are looking forward to have every one take active part in this and hope for a smooth run of the test phase. This project phase is to be set for a 7-day period. After successfully finishing the test phase, we will officially launch project to start brand new airdrop function around the uh, December 26. Uh, this will also be the official end and previous mining function. We also uh, we ask all user to install the new version app as soon as possible so তারা মূলত এখানে বলেছে যেটা সেটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে একটু বুঝিয়ে দিতে যাচ্ছি যে তারা যেটা বলেছে তারা বলেছে যে তাদের অ্যাপটা দ্রুত সময়ের মধ্যে আপডেটেড ভার্সন আসবে এবং যেখানে তারা তিনটে প্রজেক্টের টেস্ট টেস্ট বা এক্সপিরিয়েন্স রান করবে যেখানে অবশ্যই আমাদেরকে অ্যাটেন্ড করতে বলেছে এবং এই টেস্ট ফেসটা শেষ হবে মূলত আপনার ছাব্বিশ ডিসেম্বরে অর্থাৎ সাত দিন যাবৎ চলবে এবং সাত দিন পরে টেস্ট ফেজটা শেষ হয়ে গেলে তারা এখানে মূলত একটা world number one brand new airdrop function তারা চালু করবে যেটার মাধ্যমে তারা দুই তিনটে প্রজেক্টে ফ্রি এয়ারড্রপ চালু করে দেবে এবং এটাই মূলত তারা বলেছিল এবং তারা ফলশ্রুতিতে সেটা কিন্তু তাদের শিডিউল মোতাবেক করেছে এখন আমরা দেখব যে প্রজেক্টগুলো আমাদের নতুন করে কী কী আপডেট আসছে এখন আমাদের এখানে করণীয় কী রয়েছে আমরা চলে গেলাম এয়ারড্রপে দেখতে পাচ্ছেন এয়ারড্রপে আমরা আসছি এয়ারড্রপে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটে প্রজেক্ট অলরেডি কিন্তু তারা করেছে আমি কিন্তু প্রজেক্ট তিনটে অ্যাটেন্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এটাকে ক্যান্সেল করে আবার নতুন করে দেখাচ্ছি তো এই জন্য আমাদেরকে যেতে হবে কোথায় এখান থেকে আমরা চলে যাব অ্যাড প্রজেক্টে তো আমরা ক্লিক করলাম অ্যাড প্রজেক্টে তো অ্যাড প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তিনটা আপনার প্রজেক্ট রয়েছে প্রজেক্ট তিনটা হচ্ছে test coin A test coin B then হচ্ছে টেস্ট কয়েন সি তো এটা মূলত হচ্ছে তাদের তিনটা প্রজেক্ট ওকে ডিয়ার ফ্রেন্ডস আমরা এই সাদৃশ্যের বাকি আপডেটটা দেখার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই নতুন একটা মাইনিং নিয়ে কথা বলতে চাই জাস্ট এক মিনিট কথা বলবো এটা হচ্ছে ক্যান্ডি পকেট তো ক্যান্ডি পকেটের মাইনিংটা আমি আজকে শুরু করেছি এটা থেকে আপনার যে আর্নিংয়ের যে সিস্টেমটা রয়েছে সে সংক্রান্ত ভিডিও আপনাদের ভিডিও চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে সো এখান থেকে আপনি কী ধরনের আর্নিং করতে পারবেন সে বিষয়টা নিয়ে আমি একটু দুটো মিনিট কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আজকে মাইনিংটা স্টার্ট করার পর আমি কিন্তু already five point one USDD কিন্তু আমি আর্ন করে ফেলেছি উইদেন আপনার হচ্ছে এইট আওয়ার্স অর্থাৎ আট ঘন্টা আগে মাইনিংটা রান করেছি এটা মূলত ক্যান্ডি টোকেন ক্যান্ডি টোকেন এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আঠারো পয়েন্ট ছত্রিশ ক্যান্ডি টোকেন আমার মাইনিং হয়ে গেছে যার বর্তমান ব্যালেন্স হচ্ছে পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ প্রায় ছয় ইউএসডিটি তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমার হার্স রেট গেইন হয়েছে এটা এটা তো এটা কীভাবে মাইনিং করবেন সে সংক্রান্ত ভিডিও আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পাশাপাশি এটা রেজিস্ট্রেশন লিঙ্কও দেওয়া আছে আপনার সাতোশি অ্যাপের বিস্তারিত আপডেটটা জানার পর সময় করে আপনার এই টোকেনটা মাইনিং শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে আমরা এখন চলে যাচ্ছি সাতোশি করে সাতোশি করে আমরা আজকে ফার্স্ট টাইম যে তাদের তিনটে প্রজেক্ট রয়েছে আমরা তিনটে প্রজেক্টে আমরা টেস্ট নেটে আমরা কীভাবে অ্যাটেন্ড করবো আমরা সে বিষয়টি নিয়ে কথা বলবো আমি প্রথমে চলে যাচ্ছি টেস্ট কয়েন এতে অর্থাৎ টিসিএ আমি টেস্টে ক্লিক করলাম টেস্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট ইন এয়ারড্রপ সো আপনি এখান থেকে পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করবেন আমরা পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পার্টিসিপেট কিন্তু অলরেডি সাকসেসফুলি হয়ে গিয়েছে এখানে দেখলাম successfully participated in the airdrop participated in this project airdrop will take effect on this next round airdrop in the system next round of airdrop is expected in two one minutes this around of airdrop will not appear in the list so দেখতে পাচ্ছেন যে আপনি যখন এখানে অ্যাটেন্ড করলেন আমি অলরেডি অ্যাটেন্ড করেছি সো দ্যাট আমি এখানে হচ্ছে আমার আমার কিন্তু অ্যাড্রপ চলতেছে তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে তাদের যে টোটাল যে এয়ারড্রপের মাধ্যমে যে টেস্ট কয়েনটা ডিস্ট্রিবিউট করবে সেটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার টোটাল রয়েছে হচ্ছে ওয়ান বিলিয়ন কয়েন অর্থাৎ ওয়ান বিলিয়ন টেস্ট কয়েন আপনার ওয়ান বিলিয়ন টোটাল এয়ারড্রপের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করবে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই যে এই জিনিসটা এখানে কিন্তু হলুদ দেখা যাচ্ছে অর্থাৎ যখনই তাদের এই কয়েন ওয়ান বিএন কয়েন যখন এয়ারড্রপ শেষ হয়ে যাবে তখন এটা কিন্তু সম্পূর্ণ রেখাটা এখানে চলে আসবে এখানে চলে আসবে এখানে এখানে আসার পরে তাদের এই কয়েনগুলো শেষ হয়ে যাবে তো এখন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দিতে চাই সেটা হচ্ছে আপনার এই যে ক্লাইম হাস হাঁস আপনি ক্লাইম হাসে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এই হাস পাওয়ার কিন্তু আমি ক্লেম করেছি এখন থেকে আধা ঘন্টা আগে অর্থাৎ প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে আপনি হাস রেট কিন্তু আপনি ক্লেম করতে পারবেন সো আপনাকে এই জন্য প্রতিদিন এটাকে সাইন আপ করতে হবে সাইন আপ করলে আপনি এখান থেকে হাস হাসটা রিসিভ করতে পারবেন তো এরপরে একইভাবে আমরা এটা আমাদের হয়ে গেল দেন আমরা টেস্ট কয়েন বিতে চলে যাই আমরা টেস্ট কয়েন বিতে গেলাম টেস্ট কয়েন বিতে যাওয়ার পর একইভাবে আপনাকে পার্টিসিপেট ইন ড্রপে যেতে হবে আপনি পার্টিসিপেট ইন ড্রপে চলে গেলেন যাওয়ার পর আপনার কিন্তু পার্টিসিপেট হয়ে গেল অর্থাৎ আপনি টেস্ট কয়েন বিতে ড্রপে আপনি পার্টিসিপেট করলেন আচ্ছা নেক্সট হচ্ছে কি তাদের তিনটে প্রজেক্ট রয়েছে এ বি সি আমরা নেক্সট যাব হচ্ছে প্রজেক্ট সিতে তো দেখতে পাচ্ছেন এখানে টেস্ট কয়েন সি রয়েছে আমরা একইভাবে এখান থেকে টেস্টে ক্লিক করবো যে টেস্টে ক্লিক করব টেস্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই সেই পূর্বের নয় একটা ইন্টারফেস এসেছে আমরা এখান থেকে কী করবো পার্টিসিপেট ইন ড্রপ তো পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করার পর একইভাবে আমাদের আমরা এখানেও পার্টিসিপেট করে ফেললাম তো পার্টিসিপেট আমাদের সবগুলোতে হয়ে গেল এখন আমি আপনাকে একটা ডিসক্রিপশান দিতে চাই সেটা হচ্ছে যে এখানে আরও অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো জানতে গেলে এই ভিডিওটা ডিউরেশন বিশ মিনিট হয়ে যাবে তো আমরা পরবর্তীতে আগামীকালকে আবার একটা নতুন ভিডিও আমরা করব যেটাতে আরও বিস্তারিত আলোচনা করব আজকে মূলত আপনারা এয়ারড্রপে অংশগ্রহণ করে পার্টিসিপেট করবেন সো দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেটে অংশগ্রহণ করার পর এখানে আমার অলরেডি দেখা যাচ্ছে যে এই যে দেখছেন আমি তিনটা আপনার পার্টিসিপেট করেছি যার মধ্যে দেখেন আমি টেস্ট কয়েন সি অলরেডি তেরোটা কয়েন আমি এয়ারড্রপ পেয়েছি টেস্ট কয়েন বি অলরেডি আমি ষাটটা কয়েন এয়ারড্রপ পেয়েছি টেস্ট কয়েন এ অলরেডি আমি চারটা কয়েন এয়ারড্রপ পেয়েছি এগুলো কিন্তু ভ্যালুলেস অর্থাৎ এই কয়েনগুলো কোনো দাম নেই এটা হচ্ছে টেস্ট করার জন্য যখন তারা ফাইনালি আপনার হচ্ছে এয়ারড্রপ রান করবে তখন কিন্তু আমরা এইভাবে এয়ারড্রপের মাধ্যমে কিন্তু আমরা ফ্রি টোকেন কিন্তু আমরা কালেক্ট করতে পারবো সুতরাং ওই অপরচুনিটি আমাদেরকে মিস করা যাবে না জন্যই আমি বলেছি যারা সাদেশি করে অ্যাকাউন্ট করেন নাই তারা দ্রুত সময়ের মধ্যে একটা অ্যাকাউন্ট করে ফেলেন তো করে ফেললে আপনি এখান থেকে কিন্তু ভালো কিছু আপনি আর্ন করতে পারবেন তো সুতরাং এটা এয়ারড্রপ কখনোই মিস করা যাবে না এয়ারড্রপ প্রজেক্টটা অবশ্যই আপনার রান করতে হবে আর এখানে একটা দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট ইন আমি এই জিনিসটা একটু বুঝাই দিতে চাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন participate in zero round airdrop get coin get zero coin so এখানে নিচে বলা হচ্ছে twenty five round of unclaim airdrop airdrop suspended automatically অর্থাৎ আপনি প্রতি ঘন্টা পর পর আপনি যদি এয়ারড্রপ ক্লেম না করেন এভাবে যদি পঁচিশ ঘন্টা পর্যন্ত আপনি এয়ারড্রপ ক্লেম না করতে থাকেন আপনার অ্যাপটা যদি ওপেন না করেন এবং এয়ারড্রপ ক্লেম না করেন সেক্ষেত্রে আপনার এয়ারড্রপটা অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে সো আপনাকে এটা করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পূর্বে যে কাজটা করতাম অর্থাৎ আমি আমি কিছুদিন আগেও বলেছিলাম যে আপনারা আপনাদের মাইনিং হাস পাওয়ারটা ইনক্রিজ করতে থাকেন আপনারা কিন্তু অনেকেই করেন নাই এখন এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের আগে যে হাস হাস পাওয়ার ছিল আমার হাস পাওয়ার ছিল one point zero four million আমার টোটাল টিম মেম্বার ছিল তিনশো পঞ্চাশ সেখান থেকে আজকে বেড়ে তিনশো একান্ন হয়ে গিয়েছে সো এটা কিন্তু বাড়তেই আছে পাশাপাশি আমরা যে টেস্ট ট্রানজ্যাকশন করেছিলাম সেই টেস্ট ট্রানজ্যাকশানে যে প্রত্যেক দিন একটা করে টেস্ট ট্রানজ্যাকশান কমপ্লিট করার পর আমরা থ্রিকে করে হাস পাওয়ার পেতাম সেটা কিন্তু অলরেডি চালু আছে সো আপনারা যারা আগে থেকে মাইনিং করতেন তারা অবশ্যই এই হাস পাওয়ারটা নিয়মিত ক্লেম করতে থাকবেন আপনার হাস পাওয়ার বাড়লে এটা অবশ্যই কোনো না কোনো বেনিফিট আছে বিধায় তারা এই এই এই সিস্টেমটাকে ভ্যানিশ করেনি এটাকে তারা রেখে দিয়েছে সুতরাং আপনাকে এটা কন্টিনিউ করতে হবে পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু আপনার আপনার হ্যাশ কার্ড গিফট কার্ড কিন্তু জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কার্ড জেনারেট হয়েছে অ্যান্ড কার্ড সো আমি অ্যান্ড কার্ডটা ইনিশিয়েট করার জন্য আমি ফেসবুক গ্রুপে আমি পোস্ট করেছি কিন্তু কেউ জয়েন করেনি সো আপনারা জয়েন করবেন কারণ এগুলো হ্যাশ পাওয়ারটা বাড়ালে আপনাদের অবশ্যই এখান থেকে ভালো কিছু হবে সো এখানে আপনার মেসেজ অপশন আগের মতো যেটা যেটা ছিল সেটাই রয়ে গেছে তো এটা করার পর আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে আমার কয়েনগুলো গেল কোথায় সো আপনার কয়েনগুলো আপনার আপনার কয়েনের জায়গায় রয়েছে আমি সেটা একটু দেখিয়ে দিতে চাই আপনি এখান থেকে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অ্যাসেট লিস্টে আপনার কিন্তু আগের সব জিনিসেই ঠিকঠাক মতো রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে বিটিসি রয়েছে আমার এখানে কোর ব্যালেন্স রয়েছে ইথেরিয়াম তো কারোরই নেই তো যাই হোক এটা ছিল মূলত আপডেট আর এখানে ক্লেম ফ্রি কয়েন অপশন রয়েছে আমরা এখান থেকে মূলত ফ্রি কয়েন আমরা ক্লেম করব তো যারা এখান থেকে এয়ারড্রপে অ্যাটেন্ড করতে চান তারা অবশ্যই অ্যাটেন্ড করবেন আর যদি কারো কাছে মনে হয় যে না আমার কাছে এটা খুব বিরক্তিকর লাগতেছে আমি এটা দিয়ে অ্যাটেন্ড করবো না নো প্রবলেম আপনার অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে অ্যাটেন্ড না করলে যে খুব সমস্যা হবে সেটা কিন্তু নয় সুতরাং আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাপটা আপডেট করে আপনি আপনার কাজটা করতে পারেন এখন আমি দেখাচ্ছি আপনাকে যে আপনি অ্যাপটা কীভাবে আপনি আপডেট করবেন আপনার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লেটেস্ট ভার্সন অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি ওই লিঙ্কটা দেখে আপনি দেন হচ্ছে আপনি অ্যাপটা আপডেট করে দেন আপনি এইটাতে পার্টিসিপেট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আমরা আরও বিস্তারিত জানবো সাতুষি অ্যাপ সম্পর্কে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি আমরা এটা করেই যাব আর যারা আমার চ্যানেলটিতে একেবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকেছিলেন তাদেরকে ধন্যবাদ আর আপনাদের অন্য অন্য মাইনার যারা রয়েছে তাদেরকে আমরা জানিয়ে দিতে পারেন আমার ভিডিওটি চাইলে কপি করে আপনি ফেসবুকে বা ইউটিউবে ছাড়তে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank you.